হ্যালো বন্ধুরা আজকে যাকে নিয়ে আলোচনা করব সে ভারতের তথা বলা যায় সমগ্র বিশ্বের অন্যতম ক্রাশ রূপে পরিচিত তার ইনস্টাগ্রাম ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা শুনলে হয়তো আপনি একটু অবাক হবেন তার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা প্রায় twenty six point two million খুব অল্প সময়ে অভিনেত্রীর মধ্যে মেয়েটি অন্যতম যিনি অল্প সময়ের মধ্যে কোনো চলচ্চিত্রে এক বিলিয়ন রুপি আয় করেছিলেন তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে তিনি অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বেতনের এক অভিনেত্রী এতক্ষণে হয়তো আপনার বুঝিয়ে গেছেন মেয়েটি কে মেয়েটি হলো আপনার এবং আমাদের সবার প্রিয় রশ্মিকা মন্দানা তবে তার অভিনয় জগতে আসার রাস্তাটা অতটা সহজ ছিল না মেয়েটির জন্ম হয় ভারতের কর্ণাটক রাজ্যের কুর্গু জেলার একটি শহর পেতে রশ্মিকা মন্দানা সুমন ও মদন মন্দানার বড় মেয়ে মেয়েটির পড়াশোনা শুরু হয় কর্গু পাবলিক স্কুল থেকে তিনি এম এস রামাইয়া কলা বিজ্ঞান ও বাণিজ্যে কলেজ থেকে মনোবিজ্ঞান সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিংয়ের কাজ করতেন মেয়েটির মডেলিংয়ের জন্য দু সালে clean and clear fresh face of India খেতাব অর্জন করেছিলেন এবং তারপরই ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন রশ্মিকা কন্নড় চলচ্চিত্রে পা রাখেন কিরিক পার্টি ছবির মাধ্যমে এবং তিনি বিজয়ী মনোনীত হন এবং সেই বছরই আইফা উৎসব পুরস্কার জিতে নেন এছাড়া তিনি কন্নড় ভাষাতে অভিনীত চলচ্চিত্রগুলি হল Anjani Putra Chamak for India fan India অভিনেত্রী এরপরে অর্থাৎ দু সালে রোমান্টিক চলচ্চিত্রে চালো দিয়ে তেলেগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন এবং সেই বছরই মেয়েটি গীত গোবিন্দে গীত গোবিন্দমে অভিনয় করেছিলেন যা তেলেগু চলচ্চিত্রে সর্বাধিক মুনাফা অর্জনকারীদের তালিকায় স্থান করে নেয় এরপর রশ্মিকা তার দ্বিতীয় তেলেগু চলচ্চিত্র দেবদাসের মাধ্যমেও ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয় রশ্মিকার নির্মাণাধীন হিন্দি ও তেলেগু চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল Pushpa Aadavallu Meeku Johaarlu mission Majnu good bye আজ পর্যন্ত রশ্মিকা যতগুলি চলচ্চিত্র নির্মাণ করেছেন তার মধ্যে বিজয়ী হয়েছেন পাঁচটিতে ও মনোনীত হয়েছেন নয়টিতে রশ্মিকা শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত নন বরং একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত তো বন্ধুরা রশ্মিকা মন্দানার এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং ভালো লাগে তো একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ